হ্যালো দে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন this is me Nirjana Akter Mim from ঠেসল বাংলাদেশ আচ্ছা আমাদের যখন কোনো কিছু খুব ভালো লাগে বা খুব পছন্দ হয় তখন আমরা নর্মালি সেটাকে ইংলিশে কি বলি অবভিয়াসলি লাইক বলি রাইট আমরা নর্মালি কিন্তু লাইক ইউজ করি যখন আমাদের কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয় কিন্তু এখন থেকে আমরা লাইক ইউজ করব না এখন থেকে আমরা ইউজ করব fond of fond of use করব। আমাদের যখন কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয় তখন কিন্তু আমরা ফন্ড অফ ব্যবহার করি ফন্ড অফ মিনস হচ্ছে কোনো কিছু ভালো লাগা বা কোনো কিছু পছন্দ হওয়া সো লাইক ইউজ না করে এখন আমরা ফন্ড অফ ইউজ করব সো ফন্ড অফ দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স মেক করব অবশ্যই একটি স্ট্রাকচার মাথায় রাখবো fond of plus verb plus ING এই স্ট্রাকচারটি ফলো করে আমরা সেন্টেন্স মেক করব ওয়েল চলুন একটি এক্সাম্পল দেখা যাক This is the example. I am fond of listening to songs. I'm fond of listening to songs. amar গান shunte khub bhalo lage ami bolte pari he is fond of listening to songs. তার গান শুনতে খুব ভালো লাগে এখন তার যদি পিকচার আঁকতে অনেক ভালো লাগে তাহলে আমরা বলতে পারি he is fond of drawing pictures he is fond of drawing pictures. So আপনি জানেন যে এখন আপনার কি করতে ভালো লাগে সো এখন থেকে আপনার যা করতে ভালো লাগে সো সেটাকে আপনি ইংলিশে বলবেন ফন্ড অফ এখন থেকে আপনি ফন্ড অফ ইউজ করবেন লাইক ইউজ না করে একই ওয়ার্ড আমরা বারবার ইউজ না করে ট্রাই করবে ভিন্ন ধরনের কিছু ওয়ার্ড বা ভিন্ন ধরনের কিছু ফ্রেজ ইউজ করার এতে আমাদের ভোক্যাব বাড়বে সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটা দেখে খুবই এনজয় করেছেন so thank you so much for watching this video দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো লেসন নিয়ে আসসালামু আলাইকুম টেক কেয়ার